ফ্রি ইংলিশ শিখুন টিসল বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনশো দিনের জন্য রয়েছে তিনশো পঁয়ষট্টিটি ফ্রি লেসন আপনার ডেইলি লাইফে কথা বলার জন্য যা যা দরকার সব থাকছে এই ভিডিও সিরিজে টিসল বাংলাদেশের এই ভিডিও সিরিজে জয়েন করুন আজই ডে ওয়ান থেকে এবং টিসল বাংলাদেশের কোর্সগুলোতে জয়েন করতে এই ভিডিওর ক্যাপশনে দেওয়া গুগল ফর্মটি ফিল ইন করে ফেলুন অথবা আমাকে কল করুন zero one seven three two four six six nine zero seven এই নম্বরে